না আমার চোখে কি অনেক ব্যথা লাগছে কুল আরে কুল তবে আরে কি হলো মায়ের মানুষ দেখে কি তোর হুশ থাকে না তোর সেখানে মুখ দেওয়া লাগবে আরে যেখানে ভুল- পালে তুই সেখানে মুখ দিবি ভুল বুঝতেছো তুমি না ভুল আমি বুঝতেছি না আমি ভুল করছি আমি তোকে ভালোবাসা ভুল করছি আমি তোকে দিয়ে এই জন্য পরে জন্য সব কিছু চেক করে ফেলছি আর তুই এখানে তোর দোষ দিয়ে তো লাভ নাই পুরুষ মানুষই কেনা পুরুষ মানুষ বিরুদ্ধে মহিলাও খায় তুমি কিন্তু এখন বেশি বলছো আরে বেশি দিয়েছিস কি তুই ও তো মুখ দিবই তুই যদি ভাই ছাড়ো মেন্টাল একটা আরে ক্লাসমেট চোখে ময়লা গেছিল ও ময়লা গেছে না কি গেছে আমি কিছু বুঝি না আমি সেটা বুঝি না তোর তো দুইটা যদি আজকে না বানাইছি তুই ছাড় তুই ছাড় আমারে মেন্টাল একটা পাগল বানাই দিছে পুরা ও আমি তোমারে ভালোবাসা তোমার মুখের মধ্যে মাস্ক পরাইছি এটা আমার দোষ হয়ে গেছে লাগবে না তোর ভালোবাসা যা কি লাগবে না তোর ভালোবাসা লাগবে না হ্যাঁ দরকার নাই অসুস্থ টর্চার দরকার নেই যা আই তুই কি করতেছিস আবুল তাবুল ভালোবাসা লাগবে না মানে মানে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ করবি তো করতে পারছিস তুই ব্রেকআপ করবি তুই ব্রেকআপ করবি মানে আই তুই কি বল ব্রেকআপ করু মানে তোর সাথে ব্রেকআপ করছি তোর সাথে আমি থাকব না তোর চেহারা আমার জীবনে দেখাবি না ওরে বাপ রে তুই আমার সাথে ব্রেকআপ করবি তোর মাইরা আমি যদি আজকে ভাই কি মারবি তুই আমারে ব্রেকআপ বলছি মানে ব্রেকআপ তোর চেহারা মানে কোনোদিন দেখাবি না পেহাইয়া কোথাকার পাগল মনে হচ্ছে কি বলতেছস তুই তুই ঠিক আছে তুই আমাকে ছাড়া থাকতে পারবি আকাশ আচ্ছা আমি আমি ভুল করছি আমি বুঝি না বলছি না ব্রেকআপ তাও নদীর মতো আমার ঘুরতে তুমি ফিরিস তুমি আমাকে ছাড়া থাকতে পারবে ভাই দেখ ব্রেকআপ কি ব্রেকআপ বলছি খবরদার মিছে মিছে চেহারা দেখাবি না আমাকে চল